হ্যালো গায়েস ওয়েসের পক্ষ থেকে আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন আপনাদের সাথে আছি আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখব ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের টোটাল তিরিশ থেকে পঁয়ত্রিশটি পার্ট হবে এটা হচ্ছে প্রথম পার্ট প্রথম পার্টে আমরা শিখব ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের বেসিক ধারণা তো আমরা প্রথমে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কি সে সম্পর্কে একটু আলোচনা করি এ হচ্ছে ফেসবুক ডট কম একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাবতীয় যা কিছু আমরা চোখে দেখতে পারতেছি সব কিছুই হচ্ছে ওয়েব ডিজাইন আর এখানে রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ এই ফর্মটা পূরণ করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের একটা এই ফেসবুকে আইটি হয়ে যাবে দেন এই এই আমাদের ইনফরমেশনগুলো ফেসবুকের ডাটা বেস নামে একটা সফটওয়্যার আছে সেখানে জমা থাকে তারপর আমরা যখন এখানে ইমেল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেব তখন তারা সেই ডাটাবেজে সার্চ করবে সার্চ করে দেখবে যে আমাদের এই ইনফরমেশনটা ঠিক আছে কিনা অর্থাৎ এই ইমেল অর ফোন নাম্বার এবং পাসওয়ার্ড নামে কোনো কিছু আছে কি না যদি মিলে তাহলে আমাদের ঢুকতে দেবে আর যদি না মিলে তাহলে আমাদের ঢুকতে দিবে না আর এই যে কাজটা করা হচ্ছে এই কাজটাই হচ্ছে ডেভেলপমেন্ট করা অর্থাৎ আমরা যদি একটি বিল্ডিং তৈরি করি তাহলে অবশ্যই ইঞ্জিনিয়াররা একটা আর্ট করে ঠিক আছে মানে বিল্ডিংয়ে আর্ট করে এই আর্ট করাটাই হচ্ছে ডিজাইন আর যখন ইট বালু সিমেন্ট ইত্যাদি কিনে বিল্ডিংটা কাজ শুরু করা হবে তখন ওটা হচ্ছে ডেভেলপমেন্ট অর্থাৎ আমরা যে আর্টটা করব এই আর্টটাকে যখন আমরা বাস্তবে পরিণত করব তখন সেটা হবে ডেভেলপমেন্ট আশা করি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দুটোই আপনারা বুঝতে পারছেন তো আমরা ওয়েব ডিজাইন কয়ভাবে করা যায় সেটা এখন একটু দেখি ওয়েবসাইট তিন ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট আর একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে রিসপন্সিভ ওয়েবসাইট তো ডাইনামিক ওয়েবসাইট কি একটু আলোচনা করব আবার আমরা একটু ফেসবুক থেকে ঘুরে আসি অর্থাৎ একটু আগে আমরা যে কথাটা বললাম যে ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এমন একটি বিষয় যে ওয়েবসাইটে কাস্টমাররা নিজেরা তাদের ইনফরমেশন বা নিজেরা কোনো ছবি বা কোনো কমেন্ট বা কোনো ইনফরমেশন দিতে পারবে সেই ওয়েবসাইট হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট যেসব ওয়েবসাইট পাবলিশ করা থাকে অর্থাৎ ফেসবুক ইউটিউব এগুলাকে আমরা নিজেদের মতো কাজ করতে পারি এগুলো হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট ঠিক আছে ডায়নামিক ওয়েবসাইটে বিশেষ করে বিভিন্ন ধরনের ডিজাইন করা থাকে যেহেতু পাবলিক করা তো পাবলিকের চয়েস তো হতে হবে ওয়েবসাইটটা যার জন্য এই ডাইনামিক ওয়েবসাইটে নানা ধরনের ডিজাইন বেশি করতে হয় যার জন্য ডাইনামিক ওয়েবসাইটটা এখন বর্তমান যুগে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট দেন আমরা এখন দেখব স্ট্যাটিক ওয়েবসাইট কি হ্যাঁ এই হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের একটা পিকচার অর্থাৎ যে ওয়েবসাইট বিভিন্ন ব্যাংকাররা অথবা কোনো শোরুমের অর্থাৎ মোট কথায় পার্সোনাল কাজে ইউজ করা হয় এবং জাস্ট ইনফরমেশন কিছু পাবলিক করা হয় কিন্তু এই ওয়েবসাইট আমরা নিজেদের মতো কোনো কিছু করতে পারবো না ঠিক আছে মানে আমরা ইচ্ছা করলে একটা ইনফরমেশনকে আমরা বলতে পারবো না যে ব্যয় আমি এটা জানতে চাই বা আমরা শুধু দেখতে পারবো কিন্তু কোনো কিছু করতে পারবো না অথবা যারা ব্যাংকেরা ইউজ করে ব্যাংকাররা তারা তো কোনো কিছুই তাদের ওয়েবসাইটে কেউ ঢুকতে পারে না এই ওয়েবসাইটগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর হচ্ছে কি রিসপন্সিভ ওয়েবসাইট রিসপন্সিভ ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট প্রায় সেম ডাইনামিক ওয়েবসাইট এর মতোই এটাও পাবলিক করা হয় তবে রিসপন্সিভ ওয়েবসাইটটা ডাইনামিক ওয়েবসাইটে চায় আরও অনেক ভালো এবং আপডেট যেমন এখানে একটা পিক আছে আমি বোঝাচ্ছি এটা হচ্ছে সাপোজ ধরে আমরা কম্পিউটারের জন্য বড় একটি পেজ আর এটা হচ্ছে ট্যাপ ফোন যেমন সাত ইঞ্চি আট ইঞ্চি একটা ফোনের জন্য আর এটা হচ্ছে সিম্পল ছোট একটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো আমরা কম্পিউটার দেও একটা ওয়েবসাইটে ঢুকতে পারি আবার ইচ্ছা করলে আমরা ট্যাব দেও ঢুকতে পারি আবার মোবাইল দেও ঢুকতে পারি কিছু কিছু ওয়েবসাইট আছে যারা না কম্পিউটারের জন্য আলাদাভাবে করে এবং মোবাইলের জন্য এম ডট যেমন এম ডট ফেসবুক আছে ঠিক আছে ঠিক এরকমভাবে আলাদা করে এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট আর রেসপন্সিভ ওয়েবসাইট হচ্ছে এরকম যে কম্পিউটারের জন্য যেমন এখানে দুইটা বাটন এখানে একটা বাটন এখানে তিনটা এখানে চারটা সারিভাবে আছে ঠিক আছে হ্যাঁ, এখানে ওরা এভাবে করে দিছে এটা কম্পিউটারের জন্য হবে যখনই আমরা এই ওয়েবসাইটটাই আবার ট্যাপ দিয়ে দেখব তখন আবার এটা এক লাইন নিচে নেমে এইভাবে হয়ে যাবে ঠিক আছে তো এরকমভাবে হবে তো এটা ট্যাবের জন্য মানে একই সিস্টেম ওরা ওদের নিজের ইচ্ছা মতোই পরিবর্তন হচ্ছে ওরা বুঝতে পারছে যে এটা ট্যাপ তাহলে আমার ট্যাবের মতো হয়ে ট্যাপের যে স্ক্রিনটা এই স্ক্রিন মতো হয়ে আমাকে শো করতে হবে ঠিক আছে আবার যখন আমরা মোবাইলে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন বা এস আরও ছোটো ফোনে ইউজ করব তখন ঠিক তারা এইভাবে লিস্ট হয়ে আসবে তাহলে এটা হচ্ছে কি কি বলে রিসপন্সিভ ওয়েবসাইট এখন আমরা web design and development full শিখতে কি কি কাজ জানা থাকতে হবে অর্থাৎ কি কি কাজ শিখতে হবে ঠিক আছে তো সেই প্রত্যেকটি পয়েন্ট পয়েন্ট আমরা এখন আপাতত দেখে দিচ্ছি যে আমরা এই এই কাজ শিখব ঠিক আছে পরে আমরা প্রত্যেকটি কাজ পরে লিসনে শিখব আমাদের web design and development full শিখতে অর্থাৎ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শিখতে আমাদের টোটাল এই ছয়টি কাজ শিখতে হবে এই ছয়টি কাজ শিখলে আমরা একজন ওয়েব ডিজাইনার হব অর্থাৎ ফুল ফ্রি আমরা ওয়েব ডিজাইন শিখতে পারবো ঠিক আছে প্রথমে হচ্ছে হাইপার টেস্ট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এর শর্ট নাম হচ্ছে সবাই এইচটিএমএল নামে চেন ঠিক আছে এর পূর্ণ নাম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ তারপর হচ্ছে সিএসএস ফুল মিনিং হচ্ছে ক্যাসকেটিং স্টাইল শিট হ্যাঁ তারপর হচ্ছে জাবা স্ক্রিপ্ট জে কোয়ারি পিএসপি মাই এল ঠিক আছে তো আমরা ফার্স্টে শিখব এইচটিএমএল এইচটিএমএল হচ্ছে সরি এইচটিএমএল হচ্ছে এই যে যে লেখাগুলো আছে ঠিক আছে তারপরে এই যে যে বক্সগুলো আছে হ্যাঁ এসব কিছু মেলের মাধ্যমে করা হয় হ্যাঁ তারপর এই যে যে বাটন হ্যাঁ তারপরে এই যে বক্স এগুলো সব কিছুই মেলের মাধ্যমে করা হয় দেন তারপর হচ্ছে সিএসএস হ্যাঁ এই যে যে আমরা সব কিছু করলাম কিন্তু দেখা যাচ্ছে যে এই যে একটা বক্সের এই সাইডে একটু মনে হচ্ছে যে কাটা আছে তাই না একদম কিন্তু চার কোনা না একটু কাটা আছে হ্যাঁ তারপরে এই যে যে হ্যাঁ, বিভিন্ন কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে এখানে এক কালার এখানে অন্য কালার হ্যাঁ এই যে যে এখানে দেখা যাচ্ছে যে একটু লাইট সাদা এখানে একটু কালো ঠিক আছে এটা তো সম্পূর্ণ এইগুলা কাজ করা হয়েছে সিএসএস এর মাধ্যমে ঠিক আছে তারপরে এই যে কোনার কাটা ওটা বক্সের এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু চার কোনা না ঠিক আছে একটু কাট আছে এই সব কাজ করা হচ্ছে সিএসএস মাধ্যমে অর্থাৎ আমি এইচটিএমএল মাধ্যমে যাবতীয় সব কিছু করবো এবং সিএসএস দেওয়া এই এইচটিএমএলের সব কিছুকে আমি স্টাইল করব ঠিক আছে যার জন্য এটা নাম হচ্ছে ক্যাসকেটিং স্টাইল শিট ঠিক আছে মানে এই সিএসএসের সব কিছু আমি ক্যাসকেটিং স্টাইল শিটের মাধ্যমে স্টাইল করব মানে ডিজাইন করব তারপর হচ্ছে জাবাই স্ক্রিপ্ট জাবাই স্ক্রিপ্ট হচ্ছে সরি জাভাই স্ক্রিপ্ট হচ্ছে সাপোজ এখানে ফার্স্ট নেম ঠিক আছে আমি একটা ফার্স্ট নেম দিলাম দেন শিওর নেম এখানে একটা শিওর নেম দিলাম আমি এখানে mobile number or email address ঠিক আছে আমি এখানে এরকম একটা কিছু লিখলাম অর্থাৎ এটা হচ্ছে একটা রং ইনফরমেশন এটা তো নাম তো যে কোনো নামে হতে পারে এই রং ইনফরমেশন দেওয়ার পরে দেখেন এখানে একটা রেড কালার আসছে ঠিক আছে তার মানে ও ধরে ফেলছে যে আমি একটা রং ইনফরমেশন দিয়েছি হ্যাঁ এই যে ধরার কাজটা এই কাজটা যারা স্ক্রিপ্টে করে ঠিক আছে জাবাই স্ক্রিপ্টের আরও অনেক কাজ আছে আপনারা যখন জাবাই স্ক্রিপ্টের কাজ করবেন হ্যাঁ এখন এতটা ক্লিয়ার করে শিখতে হবে না যখন করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে জাবাই স্ক্রিপ্টের কী কাজ জাবাই স্ক্রিপ্টে অনেক টাইমার করা হয় যেমন অনেক ওয়েবসাইট আছে যে ক্লোক থাকে মানে ঘড়ি থাকে তো এই ঘড়ির কাজটাও জাবাই স্ক্রিপ্ট দেওয়া করা হয় ঠিক আছে এই এই কাজটা সম্পূর্ণ জাবাই স্ক্রিপ্টের কাজ হুম তারপরে হচ্ছে কি যে কোয়ারি ঠিক আছে যে কোয়ারি হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা লাইব্রেরি হ্যাঁ মানে আমি একটি ছবি আপলোড করব আপলোড করার পর আমি আপলোড করব কিভাবে হ্যাঁ এই কাজটি আমি ঠিক ভালোভাবে বুঝতে পারতেছি না যার জন্য আমি জাভা স্ক্রিপ্টের কাছে আমি কল করব হ্যাঁ যে ছবি আপলোড করার জন্য কল করব কল করলেই সে ছবি আপলোড করার যাবতীয় টেম্পারারি ঠিক আছে টেম্পারারি কোড দিয়ে দেবে সেই কোড দিয়ে আমি ছবি আপলোড করব এটা হচ্ছে একটা জাবা স্ক্রিপ্টে লাইব্রেরি যখন কাজ করব তখন আপনি ঠিক ভালো বুঝতে পারবেন এখন হয়তো আমার কথাটা আপনাদের কাছে বোরিং লাগতেছে ঠিক আছে তারপরও একটু আমি থিওরি বলতেছি তারপর হচ্ছে পিএসপি হ্যাঁ পিএসপি হচ্ছে এখানে যে আমি ইনফরমেশনগুলো সব দিব এই ইনফরমেশনগুলো ফেসবুকে ডাটা বেজে চলে যাবে হ্যাঁ ডাটা বেজে চলে যাওয়ার পর আবার আমি এখানে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো ঠিক আছে তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ওই ডাটাবেস থেকে সার্চ করবে ডাটাবেজে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড মিল পায় তাহলে আমাকে ঢুকতে দিবে তাহলে ঢুকতে দেবে না এই যে যাবতীয় কাজগুলো আছে সব কিছুই পিএইচপির মাধ্যমে করা হয় হুম তাহলে পিএইচপি গেল এবার হচ্ছে মাই এসকিউএল মাই এসকিউএল হচ্ছে পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক ঠিক আছে মানে আমি পিএইচপির কাজ করব ঠিক আছে এখন আমি কিসের মাধ্যমে করব হ্যাঁ ডাটাবেসটা হ্যাঁ, করব যে আমি এটা কিসের মাধ্যমে করব মাই স্কুলের মাধ্যমে করব ঠিক আছে এরকম পিএসপির অনেক ফ্রেমওয়ার্ক আছে তো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে মাই এসকিউএল মাই স্কুল দিয়ে মানে আমি কাজটা করব কিন্তু এই কাজটা করতেছি কি পিএসপির কাজ ঠিক আছে সো গাইজ এখন আমরা এস টি এর কোড কীভাবে লিখতে হয় সে বিষয়ে বেসিক আলোচনা করব আমরা প্রথমেই একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব ফোল্ডারের নাম দিব এনি এখন আমরা একটি নোটপ্যাডের টেক্সট ডকুমেন্ট নিব এখানে নাম দিব ইন্ডেক্স তার আগে বলে নিচ্ছি যে ইন্ডেক্সটার পরে যে এক্সটেনশন টি এস টি আছে এই এক্সটেনশনটি সবাই কিন্তু পাবো না এটি পাওয়ার জন্য আমাদের প্রথমে কন্ট্রোল প্যানেল যেতে হবে তারপর ফাইল এক্সপ্লোরার অপশন কিছু কিছু কম্পিউটারে যারা উইন্ডোজ সেভেন বা এক্সপি ইউজ করেন তাদের কম্পিউটারে ফাইল ফোল্ডার অপশন এরকম থাকতে পারে যাই হোক আমরা এই বাটনে ক্লিক করব এরপর ভিউ চলে যাব তারপর hide extension for known file types এখানে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে টিক মার্কটা তুলে দেবো দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করব ওকে বাটন ক্লিক করলেই যে কোনো ফাইলের নামের পরে তার এক্সটেনশনটি চলে আসবে এবার আমরা টি টি কেটে H T M L type করবো এবং এরকম কোনো অপশন আসলে ইয়েস বাটন ক্লিক করব হয়ে গেল আমাদের ফাইলটি ওয়েব ব্রাউজার ফাইল এবার আমরা এই ফাইলটির উপর রাইট বাটন ক্লিক করে edit with Notepad plus plus তার আগে বলে নিচ্ছি যাদের এই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি নাই তারা আমার আগের ভিডিওগুলো দেখে ডাউনলোড করে নিতে পারেন তারপর আমি একটু দেখে দিচ্ছি আগের ভিডিওগুলো কই থেকে আপনারা পাবেন আপনারা সরাসরি ইউটিউবে চলে যাবেন তারপর সার্চ বক্সে টাইপ করবেন ওয়েব এডুকেশন সার্ভিস দেখে ইন্টার ক্লিক করবেন এবার এখানে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করবেন এবার দেখবেন আমার অনেকগুলো ভিডিও আছে তার মধ্যে হচ্ছে how to free download and install Notepad plus plus full and final version ঠিক আছে এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এভাবে যদি খুঁজে না পান তাহলে আপনারা সরাসরি আবার প্লে লিস্টে চলে যাবেন প্লে লিস্টে যাওয়ার পর দেখবেন ডাউনলোড নামে একটা প্লে লিস্ট আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো ভিডিও আছে তার মধ্যে হচ্ছে how to free download and install Notepad plus plus এই ভিডিওটি প্লে করে দেখবেন হ্যালো এই ভিডিওটি ডিসক্রিপশনে নিচে ডাউনলোড লিঙ্কও দেওয়া আছে আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন জাস্ট এরকমভাবে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে যে আর একটা লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলেই নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে আপনারা এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনি যখন এর উপরে রাইট বাটন ক্লিক করবেন তখন automatically edit with Notepad plus plus এই বাটনটি শো করবে তো আপনারা এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এইচ এর বেসিক কিছু কোড আছে এই কোডগুলো আমি টাইপ করে নিচ্ছি এইচ ঠিক আছে দুটি ইনভাইটেড কুমার ভিতরে এইচ টি এটাতে বোঝানো হচ্ছে যে এইচ শুরু করতে হবে এই দুইটি ইনভাইটেড কোমার ভিতরে এই এইচটিএমএল এ লেখা দিয়ে ঠিক আছে তারপর এটা শেষ করতে হবে প্লাস এম এল দুইটি ইনভাইটেড কোমার ভিতরে plus H T M L এটা দিয়ে এটা শেষ করতে হবে আর এই এইচ এইচটিএমএল এর কাজ আমরা যত করি লিখি না কেন সব এই এইচ এইচটিএমএল এর মাঝখানে করতে হবে অর্থাৎ শুরু এবং শেষ এটার মাঝখানে করতে হবে এইচটিএমএলের কাজ যেহেতু আমরা এইচটিএমএলের কাজ করব সো আমরা এইচটিএমএলের মাঝখানে সব কাজ করব এখন আমরা এখানে হেড নিব হেড আবার হেড শেষ করব হেড শেষ এরপর আমরা বডি নিব এবং বডি শেষ করব সরি বড়ি এখনো শেষ হয় নাই হ্যাঁ বড়ি শেষ হেডও শেষ করি নাই এ হচ্ছে এইচটিএমএলের বেসিক কোড এগুলো ছাড়া আপনি এইচটিএমএল করতে পারবেন না তারপর হেডের ভিতরে আমরা একটি টাইটেল নিতে পারি তার আগে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখাচ্ছি কি হয়েছে আমার ফাইলে তো আমরা এটা এখন ভিউ করব ডাবল ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমার কোনো কিছুই নাই ঠিক আছে index HTML file show হয়ে রয়েছে তো আমরা যদি ফেসবুক ডট কমে ঢুকি তাহলে দেখা যায় এখানে ফেসবুক লেখা থাকে এটা হচ্ছে টাইটেল ঠিক আছে তো আমরা এই বডির ভিতরে একটি টাইটেল নেব টাইটেল টাইটেল শেষ করব টাইটেল শেষ এবার আমরা এই টাইটেলের ভিতরে যা লিখবো তাই আমাদের ওইখানে শো করবে web sorry web education service ঠিক আছে এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে যদি আমরা এটি একটু রিলোড করি তাহলে দেখেন ওয়েব এডুকেশন সার্ভিসটি চলে আসছে ঠিক আছে এবার আমরা বডির কাজ করব একটু বডিতে আমরা সাপোজ একটি টাইপ করি সাপোজ আমরা এটাই টাইপ করি এত টাইপ করার দরকার নাই ঠিক আছে এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করবো রিলোড করবো দেখেন চলে আসছে এটা হচ্ছে বডি মানে এইটুক হচ্ছে হেড হেডের কাজ আর এখান থেকে এই পর্যন্ত যা আছে সব হচ্ছে বডি এখান থেকে আমরা যত কাজই করব সব বডির ভিতরে করবো এবার আমরা চাচ্ছি যে এই ওয়েব এডুকেশন সার্ভিস এলাকাটা বড় করার জন্য ঠিক আছে তাহলে আমরা জাস্ট এলাকার এখানে এইচ ওয়ান দেব এইচ ওয়ান এবং এই লেখার শেষে আমরা এইচ ওয়ান শেষ করে দেব এইস ওয়ান শেষ বাড়ি লোড করি লেখাটাই অনেক বড় হয়ে গেছে ঠিক আছে এইচ অন এইচের ট্যাগ মূলত ছয়টা থাকে তো আমি ছয়টাই দেখাচ্ছি এইচ অন হচ্ছে সর্বোচ্চ বড় is two H H three four H five H six এবার আমরা এখানেও এইচ টু দিব H3 H4 H5 H6 এবার আমরা একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করবো রিলোড করি দেন ঠিক এইভাবেই একটি লেখা সাইজ কমানো এবং বাড়ানো যায় আরও কমানো বাড়ানোর অনেক অপশন আছে তো সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো তো আজকের মতো এখানেই শেষ নেক্সট ক্লাসের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন ঠিক আছে ওকে বাই